ইউটিউব চ্যানেল টাইটেল এবং প্রথম ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো আজকে তোমাদেরকে একটি বিষয়ে ভিডিও মেক করে দেখাবো তো এই ভিডিও মেক করার জন্য প্রথমে তোমাদেরকে মোবাইলের একটা স্ট্যান্ড লাগবে যেন মোবাইলে ক্যামেরা নাড়াচাড়া না করে ওই স্ট্যান্ড দিয়ে এবং তো ভিডিও রেকর্ড করে নেবে চলো বন্ধুরা এইভাবে রেকর্ড করে নেওয়ার পর তোমরা এই জায়গায় যে পাও মাটিতে পাওটা আঘাত করলে ওই জায়গায় তোমার এক বন্ধুকে দিয়ে मतलब सरिया खरीदे लगल पर बड़े बड़े जितना चालू कर दे सो एक डे डिफरेंस मतलब मॉडल के बैकग्राउंड ही दसा लग লাগবে সেটা আমি দেখে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে দিকে তোমরা নামিয়ে নিতে প্রাইমস্টার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ভিডিও ডাউনলোড করে নিতে পারবে স্ক্রিনে চলে যায় তো হ্যালো বন্ধুরা এখন আমরা স্ক্রিনে চলে আসলাম চলে আসার পর সর্বপ্রথম আমরা কাইন মাস্টারে চলে যাব তো তোমরা তো জানোই কাইন মাস্টারের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডাউনলোড করে নেবে subscribe to my channel also press this bell icon এই প্রজেক্টটা নিয়ে তোমরা যে ভিডিওটি রেকর্ড করতে হয় সেটা সামনে নিয়ে আসবে নিয়ে আসার পর তোমরা আর সার্চ করে নেবে তো এই পর্যন্ত তোমরা কেটে নিবে কেটে নেওয়ার পর ভিডিওটা চালু করবে সাউন্ড বন্ধ করে দিয়ে তোমরা যেন বাকি না সাউন্ড আছে সে যেন সাউন্ডটা বন্ধ করে দিবে সাউন্ডটা বন্ধ করে দেওয়ার পর এই সই ঠিক এই সই তোমরা একটা স্ক্রিনশট নিবে তো স্ক্রিনশট নেওয়ার জন্য এইখানে চাপ দিয়ে এভাবে স্ক্রিনশট নিবে তো এখন তোমরা Oh this bell icon. বন্ধুরা তোমরা দেখতে পারলে তো ব্যাকগ্রাউন্ড ইরেসার দেখ কীভাবে পিকচারটি ইরেসার করে নিলাম তো এবার তোমরা আবারও টাইম মাস্টারে চলে যাবে বন্ধুরা তোমার লেয়ার অপশন কাট দিয়ে মিডিয়া অপশনে যেয়ে ইরেসার অপশন দিয়ে ইরেসার অ্যাপ দিয়ে যে পিকচারগুলো ইরেসার করছে সেগুলো আনবে তো আনার পর এটা এবারে ফুল স্ক্রিন করে দিবে ফুল স্ক্রিন করে দেওয়ার পর সিলেক্ট করার ক্ষেত্রে তুমি এটাকে ছোটো করে দিয়ে নেবে তো আমি যেভাবে মিলাচ্ছি তোমরা সেভাবে মিলাবে তো এটা এডিট করার জন্য ভালো হবে তো মিডিয়া ফোনে আবার Subscribe to my channel and also press this bell icon. Full screen করে দেওয়ার পর দেখো কোনো একদম সহজ পেট্রোল টানবে পেট্রোল টানার পর এইভাবে ফুল স্ক্রিন করে দিয়ে তোমরা মিলিয়ে নেবে মিলিয়ে নেওয়ার ক্রপিং অপশনে যে তোমরা এটাকে ছোট করে দেবে আমার ইরেসার করতে একটু সমস্যা হয়েছিল তার জন্য এটাকে আমি সাইডের থেকে কেটে দিলাম Hey there. Subscribe to my channel and also press this bell icon. কাজটি হলো যখন এই পাওটা ওঠা হচ্ছে এটাকে ছোটা করে দিয়ে একটু বড় করে দিয়ে এই পর্যন্ত টান দিয়ে আনার পর আরেকটু করে দেবে এটাকে একটু ঘুরিয়ে দিয়ে একদম উপরে নিয়ে আসবে তো দেখি সেরকম দেখাচ্ছে তো বন্ধুরা এটা কি আর একটু শপিং করে নিলাম বাড়িতে ইচ্ছা এই বিষয়ে একটু চেষ্টা করবে এভাবে এই মাঝখান সরে আনবো তো এটাকে আরেকটু ঘুরিয়ে দিয়ে একদম উপরে নিয়ে যাবে ছোট করে দেব ছোট করে দেওয়ার পরে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ছোটো করে দেওয়ার পর ঠিক এই শুয়ে আনবো এই শুয়ে আনবো একটু এদিকে যাবো এদিকে যাওয়ার পর এটাকে একটু ছোটো করে দিয়ে আরেকটা ঘোরান দিয়ে এটাকে একদম করে দিয়ে এটা উপর দিকে তার মানে এখানে ডিপ এটাকে চাপ দিয়ে ধরে চাপ দিয়ে ধরে ঠিক আমরা যে সই মাটিতে লাঠিটা মেরেছি ওই সই এ দিয়ে Hey there. Subscribe to my channel and also press this bell icon. এবার আমরা এক্সপোর্ট সো এখন ভিডিও এডিট করা শেষ ভিডিওগুলো টিকটক লাইকে স্ন্যাকিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টপিক সো তোমরা এই ভিডিও এখনই মিস করে ফেলো যে কোনো ভিডিও এডিটের জন্য আমাকে কমেন্ট বক্সে জানাও তো বন্ধুরা তো ভালো থাকবে সুস্থ থাকবে আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবে আল্লাহ হাফেজ